কাল দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো নদী তারা নদী তারা নদী তারা এরকম আমি আর না